বুবলি খাইছে তোমার প্রতিদিন এক দুইটা খাওয়া হয়ে যায় এরপর তো শুটিং করে গেছে ইয়ারা ইয়ারা

জেলে টিকটুক করুম বাসি বাজার তো কত এই যে জালমুড়ি খাবেন চানাচুর চানাচুর জালমুড়ি ছানাচুর গরম গরম জালমুড়ি গরম আলি ছানাচুর ভাই স্যার আপনার কাছে জালমুড়ি ওই তো বেলা ওই টিপ করে তেল দুটো মুড়ি খাই বন্ধু এক বস্তা চানা সবজি জাল মুরগি বস্তা খালি মুরগি দিয়ে খাল্লা দেখছিলা ও এখনো করে আনছি বত্রিশ হয়ে যাচ্ছি প্রতিদিন কেন করে আনি লাস্টে মুরগি চানা মুরগি

এই দেখার করার পরে ভাই খারাপ ভিডিও তো করে নিলা টেয়াকো আমার এরপরে সুপারি বাগানের মধ্যে একটা ভিডিও হয় বা ইয়ার মধ্যে কার ভিডিও এই যে তুমি একজন হকার তোমার যে ভিডিওটা করে গেল হ্যাঁ কিন্তু ফাও হকার ও একটা সাইট নাই আপনি কি আসুন খালা খালা কাপড় দিয়া উদ্দুর রফিন দা মানে আজকাল যে ইয়া সাইটিনে গেল ইয়া খাইছে বেচছে তুমি বেচছিলা আমি মানে খাইছে টাইম টাইম দিয়া হ্যাঁ, নাইকা ইয়া কি বুবলি খাইছে নাইকা তোমার ওই খাইছে